আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত বন্ধুরা বহুদিন পরে আজকে আমি আপনাদের কাছে মাদারবোর্ডের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা চাচ্ছেন যে কোরিয়ান মাদারবোর্ড কিনবেন এবং স্বল্প বাজেটের মধ্যে আপনারা কোরিয়ান মাদারবোর্ড আমাদের স্টকে রয়েছে আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বর্তমান কোরিয়ান মাদারবোর্ডের প্রাইস আগের থেকে একটু বেশি আপনারা অবশ্যই ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন কোন মাদারবোর্ডের প্রাইস কীরকম তো আর দেরি করবো না চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের যে মাদারবোর্ডগুলো দেখাবো এগুলোর মধ্যে আপনি আসুসও নিতে পারবেন গিগাবাইটও নিতে পারবেন সব ধরনের মাদার মাদারবোর্ড নিতে পারবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদের শুধু গিগাবাইট আর আসুস দেখানোর চেষ্টা করব প্রথমত আমরা যে মাদারবোর্ডটি দেখাবো এটা হচ্ছে ফোর্টি ওয়ান সিরিজের একটি মাদারবোর্ড আর ফোর্টি ওয়ান সিরিজের যে বোর্ডটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের কন্ডিশনটা কতটুকু ফ্রেশ হিট সেটা আপনারা খেয়াল করবেন এবং আপনার এটার পিছন দিকে পোর্টগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউএসবি পেয়ে যাবেন চারটি এবং ল্যান্ড পোর্ট থাকতেছে এবং অডিও পোর্টগুলো থাকতেছে বিজিএ পোর্ট এবং পিএসটি পোর্ট থাকছে এবং আপনারা কোনো ধরনের মরিচা নেই আপনারা অবশ্যই দেখতে পারবেন আমি আপনাদেরকে স্টিলটা খুলে দেখাচ্ছি আপনার স্টিলটা খোলার পর দেখতে পাচ্ছেন এখানে এই সাটা বোর্ড পেয়ে যাবেন টোটালি চারটি শাটা বোর্ড পেয়ে যাচ্ছেন এবং এখানে একটি গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাবেন আর আপনারা অবশ্যই মডেলটা দেখেন গিগাবাইট জি ফোরটি ওয়ান আপনারা মডেলটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন আর এই মাদারবোর্ডগুলো আপনার হচ্ছে ডিডিআর থ্রি আমাদের কাছে ডিডিআর টু ভ্যারিয়েন্টও রয়েছে আর ডিডিআর থ্রি যেটা এটা বর্তমান যেটা দেখতেছেন এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হলে এই মাদারবোর্ডগুলো আমাদের কাছে নিতে পারবেন আর এগুলোর সাথে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এগুলো আপনার আসুস নিতে পারবেন এমএসআই নিতে পারবেন সকল ব্র্যান্ডেরই হবে আমাদের কাছে তারপর যে মাদারবোর্ডটি দেখাবো সেটা হচ্ছে আপনার ব্যাটারি সিক্সটি ওয়ানের মাদারবোর্ড আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটের সিক্সটি ওয়ানের একটি মাদারবোর্ড আর আপনার এটার মধ্যে এটার মধ্যে প্রসেসর হিসেবে কুড়াই তিরিশ সেকেন্ড জেনারেশন এবং কোরাই ফাইভ সেকেন্ড জেন এবং কোরাই ফাইভ থার্ড জেন এবং আপনার সেকেন্ড এবং থার্ড জেনারেশন যত প্রসেসর আছে এগুলো এটা সাপোর্ট করবে এবং র্যাম হচ্ছে ডিডিআর থ্রি ডিডিআর থ্রি আপনারা ফোর জিবি করে এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন আর আপনার এখানে একটি গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাবেন আর এখানে চারটি সাটা বোর্ড রয়েছে আপনি এখানে আপনারা স্টোরেজ ডিভাইস চারটি ইউজ করতে পারবেন এবং এটার পিছন দিকে কি রয়েছে আপনাদের দেখাচ্ছি এটা পিছন দিকে আপনার ইউএসবি টু পয়েন্ট জিরো পেয়ে যাবেন চারটি এবং LAN port audio port VGA port এবং প্যারালার পোর্ট এবং পিএস টু পোর্ট পেয়ে যাচ্ছেন এই মাদারবোর্ডগুলো আমাদের কাছে আসুস বাইট দুটা ভেরিয়েন্টই হবে আপনারা চাইলে আমাদের কাছে যে বাজেটের মধ্যে নিতে চান অবশ্যই আপনাদেরকে আমি সেই বাজেট দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের কাছে ইউজ ব্র্যান্ড পিসি এবং ইউজ মনিটর কম্পিউটার যাবতীয় অল অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন আপনারা যারা জানেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে আপনারা ঘুরে দেখতে পারেন আমাদের চ্যানেলে কি কি প্রোডাক্ট পাচ্ছেন এগুলো আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন এবং আমরা আপনাদেরকে যেগুলো গ্যারান্টি নাই সেগুলোকে আমরা সেভেন ডেজ রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি যাতে আপনারা আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন সো এখন যে মাদারবোর্ডটি দেখাবো যেটা হচ্ছে আপনার আসুসের এট টু ওয়ানের একটি মাদারবোর্ড আপনারা অবশ্যই দেখেন আসুসের এটা হচ্ছে কোরিয়ান মাদারবোর্ড আউসার এট টু ওয়ানটা গিগাবাইট আসছিল গিগাবাইটটা আপনার কালকে শেষ হয়ে গেছে এবং আমাদের আবার স্টকে আসতেছে প্রায় এক কার্টন আপনার এক কার্টনের মধ্যে প্রায় তিরিশ পিস থাকে তিরিশ পিস মাদারবোর্ড আমরা আবার ইনপুট করতেছি আর এটার মধ্যে আপনার সাটা বোর্ড পেয়ে যাবেন চারটি এবং এটি গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাবেন যারা গ্রাফিক্স কার্ড ইউজ করতে চান এবং কুড়াই তিরি ফোর জেনারেশন থেকে ফিফথ জেনারেশনের যে কোনো প্রসেসর ইউজ করতে পারবেন আর র্যাম হচ্ছে ডিডিআর থ্রি আপনারা DDR three eight GB GB ষোলো জিবি ষোলো জিবি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন আর এখানে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পেয়ে যাচ্ছেন দুইটি এবং ইউএসবি টু পয়েন্ট জিরো পেয়ে যাচ্ছেন দুইটি টোটালি চারটি ইউএসবি পেয়ে যাচ্ছেন বিজে পোর্ট এবং আপনার PS two port LAN port এবং আপনার অডিও পোর্ট পেয়ে যাচ্ছেন এই মাদারবোর্ডটি আমাদের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা হলে এগুলো চার হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন এবং আপনাদেরকে বলা হয়নি সিক্সটি ওয়ানের যে মাদারবোর্ডটা বলছিলাম এটার প্রাইসটা কিন্তু বলা হয়নি এটার প্রাইস হচ্ছে মাত্র সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা হলে এটা এক বছরের গ্যারান্টি সহকারে আপনারা আমাদের কাছে নিতে পারবেন আর প্রত্যেকটি আপনারা যারা চাচ্ছেন যে ভাই এক বছরের গ্যারান্টি লাগবে না আমরা আপাতত আপনার এক সপ্তাহের গ্যারান্টিতে একটা মাদারবোর্ড নেবো তারাও আমাদের কাছে নিতে পারবেন এক সপ্তাহ গ্যারান্টির এই ফোরটি ওয়ান মাদারবোর্ডগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা হলে সতেরোশো টাকা দিয়ে আপনি এক সপ্তাহ গ্যারান্টি মাদারবোর্ড নিতে পারবেন আর যা যাচ্ছেন যে six sixty one even sixty one আমাদের কাছে নিতে পারবেন এক সপ্তাহ গ্যারান্টিতে এক সপ্তাহ গ্যারান্টিতে মাত্র বাইশশো টাকা হলে সিক্সটি ওয়ান এবং এইটটি ওয়ান এই দুইটা একই প্রাইস আপনার এক সপ্তাহ গ্যারান্টিতে নিলে সো আজকের ভিডিও এই পর্যন্ত যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলে একে সাবস্ক্রাইব অতিক্রম হয়েছে আর আপনারা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে